একবারে সে দেখে যাওয়া আমি কত সুখে গেছি সাথী বেছে আছি কিনা মরে গেছি ও একবার এসে দেখে যা আমি কত সুখে আছি একবার এসে দেখে যা পাওয়ানি কত সুখে আ ও সাথী কতদিন গত সুখে আ মনে ভেঙে কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি কত কথা ভাবতে ভাবতে সময় তো বইয়ে যায় বন্দি প্রেমের জেলখানায় তোমার কথা ভাবতে ভাবতে তোমায় তো বই রেখে যাও আমি কত সুখে আ সেজে গেলে আর এলে না কি দোষ বলো করেছি একবার সে দেখে যাও কত সুখে একবার সে